একটু ধুলেবালি দেখলে হজুর খালি খান আর ঘোরেন আর মাস গেলে ভেতর নেন দেখছেন এগুলো কি ময়লা হ্যাঁ, পরিষ্কার করেন আসেন আসেন পরিষ্কার করেন মনে হয় বাপের চাকর এই কথা কর না কেন মসজিদ কি হুজুরের বাপের না সবার হ্যাঁ ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকাতে কিনে নিয়েছেন হুজুরকে এরকম ভাবতেছে মসজিদ সুন্দর রাখা পবিত্র রাখার দায়িত্ব কা সকলে সকলে বিশ্বনবী এক জায়গায় গেলেন সালাত আদায় করলেন সাহাবাই ক্রামদেরকে বললেন এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতি সোভান আল্লাহ কাল নয়টার পরে ভাবির সাথে রাগ করছেন সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ নবী গো এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি কি কারণে কি এমন আমল করেছে বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো ঝাড়ু দিত পরিষ্কার করে রাখতো আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রসুল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সব হবে না গুণা হবে তাহলে দায়িত্ব কি কালে হুজুর মহাজিমের নাম আদারও সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না দিলের মধ্যে শান্তি পাবে এ কথা বলেন খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না না সব দায়িত্ব হুজুরদের দিয়েছে বাপরে বাপ উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে চলে আসবে আর সেই সিজদা কি সিজদা খালি কোনো মতে দাঁড়ায় হুজুর জহরের চার রাকাত সন্ন্যতির নিয়ত বিদেশে ইমামও চার রাকাত সন্ন্যতির নিয়ত বিদেশে ইমামের দুই রাখা হওয়ার আগে মুসল্লি চার রাখাত শেষ হুজুর বলতেছে সামিয়া একসাথেই নামাজ ধরলাম আমার দুই রাকাত হয় না আর আপনার চার রাকাত শেষ কয় হুজুর আপনাদের চর্চা কম বাপরে বাপ হুজুরের সাইতে বলে মুসল্লির চর্চা বেশি কয় চাচা কেমনে সুরে ফাতিয়া পড়ছে আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন বলা দলিন মানে মাঝখানে কি পড়ছে ফেরেস তারাও বসে কথা কন ঠিক কিনা এরকম নামাজে হবে না নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল এই ধ্যান এই ভয় আনতে হবে আমি সলাত আদায় করতেছি আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন আমি সলাত আদায় করতেছি জহরের আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি এটা আমার জীবনের শেষ নামাজ এটা মনে করে নামাজগুলো সুন্দর করে পড়তে হবে মসজিদে গেলে মন থেকে না খালি দৌড়ে বেড়া হয় নামাজ শুরু হওয়ার কথা একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেঁচে যায় পিছন থেকে হ্যাঁ, হ্যাঁ সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা টাইমই হয় না জোর করে মসজিদে আসছে আছে না খালি মসজিদে যায় তাড়াহুড়ো এক চাষামিয়া অজু করছে এত তাড়াহুড়ো করে এক ঠেক না ধুয়ে মসজিদে ঢুকছে টাইসালা মসজিদ চাষা ভিজতে খায় লঙ্গি একদিক আলু চাষা একদিক তাও কে আল্লাহ এইরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায় মসজিদে ফ্যান কয়টা কোন দেয়ালে কি লেখা আছে আবার অজুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয় ওদিক তাকায় করে ও উত্তর করার বাদশা ভাই তুমি আইসো আছে না এগুলো নামাজ দে হবে না ভা এগুলো নামাজ দে হবে না ভা সলাৎ হবে কার জন্য সেটাই আল্লাহ পাক বলেছেন ফাসল্লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে সলাত হবে কার জন্য আর জোরে বলেন কার জন্য সলাত হবে আল্লাহর জন্য বেকায়দার নামাজ পড়লে হবে না